নদীমাতৃক বাংলাদেশের তিন প্রধান নদী পদ্মা ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা পরিবারের অন্যতম সদস্য ডাফুডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডাফুডিল ইন্টারন্যাশনাল কলেজকে অন্যতম বলার কারণ এটি চাঁদপুরের একমাত্র কলেজ যেখানে বায়োমেট্রিক্সের মাধ্যমে হাজিরা প্রদান করা হয় শুধু তাই নয় এছাড়াও এখানে প্রতি মাসে অধ্যায়ভিত্তিক মাসিক পরীক্ষার আয়োজন করা হয় এবং পরীক্ষা শেষে পরীক্ষা শেষে গার্জিয়ান মিটিংয়ের মাধ্যমে গার্জিয়ানদের নিকট ফলাফল হস্তান্তর করা হয় আরও আছে আমাদের এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা এবং গ্রুপ স্টাডির ব্যবস্থা আমাদের রয়েছে অত্যাধুনিক বিজ্ঞানাগার সমৃদ্ধ লাইব্রেরি আছে কম্পিউটার ল্যাব আমরা শুধু পাঠ্যপুস্তক নির্ভর ইউনিট সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা শুদ্ধ উচ্চারণ কবিতা আবৃত্তি ইত্যাদি আয়োজন করা হয় দু হাজার সতেরো খ্রিস্টাব্দে ডিজিটাল উদ্ভাবনী মেলায় আমরা প্রথমবার প্রথমবার অংশগ্রহণ করি জেলা পর্যায়ে প্রথম বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করতে সক্ষম হই সাফল্যের ধারাবাহিকতা স্বরূপ দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পর্যায়ে আমরা তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হই আমাদের এখানে ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং এখানে ছাত্রছাত্রীদের জন্য আলাদা পৃথক ক্লাস শ্রেণীকক্ষের ব্যবস্থা রয়েছে এছাড়াও প্রতি দশজন শিক্ষার্থীদের জন্য একজন গাইড টিচার রয়েছে শিক্ষার্থীদের অগ্রগতি শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করার জন্য শিক্ষকরা হোম ভিজিট করে থাকে তাছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাবডিল ফাউন্ডেশন থেকে বৃত্তির ব্যবস্থা করা হয় নিরাপত্তার কথা ভাবছে এখানে সার্বক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী রয়েছে এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা আমাদের কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরপরই বাংলাদেশ স্কাউটে রেজিস্টারভুক্ত হয় এবং রেজিস্টারভুক্ত হওয়ার পরপর আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ জাতীয় আন্তর্জাতিক অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি উল্লেখ্য যে ষষ্ঠ জাতীয় কমডেকায় পতাকাবাহী দলে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল কলেজ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাই নিজেকে সৎ যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চলে এসো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরে জাফরিন ইন্টারন্যাশনাল কলেজ পরিবারের পক্ষ থেকে আমি তামিলনাড়ু সুমি আমি সুভা ইসলাম রাইস আমি তো ওদিকে আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে